হ্যাঁ। এই নাও মাথা ব্যথা ওষুধ মাথা ব্যথা ওষুধ বাবু আমার মাথা ব্যথা নেই ও মাথা ব্যথা নেই না আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজব তো জ্বরের ওষুধ জ্বরের ওষুধ বাবু আমার জ্বর নেই না তো মাথা ব্যথা আছে ও তোমার জ্বর মাথা ব্যথা দুটোই নেই তাই তো না আহা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পাগল হয়ে গেল নাকি কি করছে আবার কি হলো এই নাও পেট ব্যথার ওষুধ বাবু আমার পেট ব্যথাও নেই ও আমার বাবু না তোমার পেটে ব্যথাও নেই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে কি হয়ে গেল এটা ওষুধের পর ওষুধ দিয়ে চলেছে <laughs> বাবু এই না বাবু বলে রসুন বাবু তোমাকে পেট খারাপ মাথা খারাপ নাকি হ্যাঁ কি করছো এগুলো আমার অম্বলও নেই বাবু তোমার অম্বলও নেই না নেই ঠিক আছে তো বাবু শোনো না কি হয়েছে নাও কোমর ব্যথার ওষুধ এ নাও বাবু তোমার মাথা ঠিক আছে তো মাথা ডাক্তার দেখাও আমার কোমর ব্যথাও নেই ও হো তোমার কোমর ব্যথাও নেই না নেই ঠিক আছে আজকে কি হয়ে গেল রে বাবা বাবু কি হয়েছে কি এই নাও প্রেশারের ওষুধ তুমি কি আমাকে পাগল বানাচ্ছ আমার প্রেশারও নেই কেন খাবো আমি ওষুধ হ্যাঁ ও তোমার প্রেশারও নেই না কে সম্বল পেট ব্যথা নেই নেই নেই মাথা ব্যথা কোমরে ব্যথা গায়ে জ্বর না পেট ব্যথা আছে না মাথা ব্যথা আছে না প্রেশার আছে না আমার মাথা ব্যথা জ্বর পড় শরীর খারাপ কিডনি ফিটনি কোমর সব ঠিক আছে কিছু নেই আমার মানে এগুলো কিচ্ছু নেই না বিন্দাস ফার্স্ট ক্লাস একদম তাই তো একদম ফিট মানে পুরো বিন্দাস একদম তাহলে চলো অনেক এটা বাসন পড়ে আছে মাজবে চলো চলো জানি না হঠাৎ করে কোমর ব্যথা করছে এই গায়ে জ্বর এসে গেছে গো জানি না হঠাৎ করে কি হলো এ বাবু পাচ্ছি না গো ব্যথা করছে গো কি বললে মাথা ব্যথা পেট ব্যথা কোমর ব্যথা উঠেছে কোমর ব্যথা চল বাবু আমি এক্ষুনি যাচ্ছি একটুখানি মাথাতে কি হয়েছে আমি এক্ষুনি করতে যাচ্ছি হ্যাঁ চল অনেক বাসন পড়ে আছে মাছ ভেঙে আর এক্ষুনি বলেছো তুমি ঠিক আছো তাই তো হ্যাঁ আমি ঠিক আছি আমি এক্ষুনি করতে যাচ্ছি কাজ তোমার তাহলে চল মাঝবি চল কে মাঝবে আমার দাদু না তোমার দাদু চলো হ্যাঁ যাচ্ছি হ্যাঁ চলো চলো হ্যাঁ বাবু হ্যাঁ যাচ্ছি হ্যাঁ চল <laughs> যাচ্ছি করতে যাচ্ছি গো হ্যাঁ